আমি এক জায়গায় ছিলাম সেখানে একজন ব্যক্তির লেখলাম দেলাল হোসেন সাহেব জনাব দেলাল হোসেন সাহেব তিনি নস্কর সার্জারি তিনি আমার সাথে দুই মাস কথা বলেন কিন্তু যে লোকটা আমার সাথে কথা বলে ঘটনা কি অটোমেটিক কথা বন্ধ হলো কেন আমি জাস্টিফাই করলাম তিনি আমার সাথে কেন কথা বলে না পরে জানতে পারলাম তার নামের শুরুতে আলহাজ কেন আমি লিখিনি মানে তাকে দেওয়া হবে দুনিয়ার থেকে সামান্য কিছু যেটা তার তবলির তকদের মধ্যে লেখা ছিল ঠিক তাকে সেখান থেকে অল্প কিছু দিবেন এরপরে রব্বুল আলামিন বলেছেন ফিল আখিরাতি মিন এই ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে সমুদ্র বানিয়ে ফেলে চোখে অশ্রু জল দিয়ে যদি আপনার দিক মহাসাগর বানায় সমস্যা থাকে তাহলে তুমি জান্নাতের আশা করতে পারবে না সূরা নিসার 142 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম وإذا قاموا إلى الصلاة قاموا كسالى ইল্লা কলিলা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল নিশ্চয়ই তারা হচ্ছে মুনাফিক নেহি এদার নেহি উদার ধর্মিয়ান না এরকম লোক আছে না নাই আওয়াজের কথায় বোঝা যায় সমাজের মধ্যে নাই বলেন দেখি নেহি এদার নেহি উদার ধর্মীয় সদর বদর এরকম মানুষ দুই এই নৌকার মধ্যে পাড়া দেয় ওই নৌকার মধ্যে পাড়া দেয় এরকম লোক সমাজে আছে না নাই মুনাফিক এবং যারা আমাকে ধোকা দিতে চায় তারা নিজেরাই ধোকার মধ্যে পড়ে আছে ঠিক কিনা বলে আল্লাহকে ধোকা দেওয়ার মতো শক্তি পৃথিবীর মধ্যে কারো আছে নাকি পৃথিবীর মতো শক্তি কারো নেই আমাকে আপনাকে জমিনের জন্য সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করতে আমরা যদি জমিনের মধ্যেই ইবাদত ছেড়ে দিয়ে তন্ত্র মন্ত্র নিয়ে পড়ে থাকি আল্লাহর কোন স্নান পয়সার সমস্যা হবে না যার সমস্যা হবে আমার আপনার সমস্যা হবে কেয়ামতের ময়দানে যখন আমি আপনি জান্নাতের দরজায় যাব সেদিন দেখবো জান্নাতের জলমান মধ্যে এমন বড় তালা লটকে আছে যাওয়ার সুযোগ নেই এই জন্য বলা হয়েছে ইন্নাল মুনাফিকিন মোনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ভাবিয়ে দাঁড়ায় মনের মধ্যে একটা কেমন জানি ভাব নামাজ পড়তেছে মানে একটা কোন মানে একটা এলাকার মধ্যে বাড়ি আমার আছে এই জন্য নামাজ পড়তে হয় তাহলে নামাজ পড়তাম না এই সমস্ত মানুষ কি জন্য নামাজ পড়ে এই সমস্ত মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এরকম মুসল্লি আছে না নাই আপনি দেখবেন কিছু মুসল্লি আছে হাজি হজ করে আর শাল খেলনা বলে এমন ভাবে লাগিয়েছে হজ না হাজি না পেলে অবস্থা খারাপ আমি এক জায়গায় ছিলাম সেখানে একজন ব্যক্তির লেখলাম দেলার হোসেন সাহেব জনাব দেলার হোসেন সাহেব তিনি হজ করছে আলজেরিয়া তিনি আমার সাথে দুই মাস কথা বলেন কি যে লোকটা আমার সাথে কথা বলে ঘটনা কি অটোমেটিক কথা বন্ধ হলো কেন আমি চাষি স্বীকারই করলাম তিনি আমার সাথে কেন কথা বলে না পরে জানতে পারলাম তার নামের শুরুতে আল হাস কেন আমি দেখি এরকম লোক আছে